চালু হইলে চালু হইলে এতক্ষণ হবে এই যে সাইড দিয়ে মানে এ ধরলে আপনার ভিতরটা ভিডিও হবে তাছাড়া তো হবে না বুঝলেন বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে সাইড হ্যাঁ, বাক্স বাক্স তুলেন আঞ্জের পাঞ্জের কবর মবর তুলেন তাহলে ভালো বোঝা যাবে হ্যাঁ বাতা মাথা তোলেন সব যে সাইডে বাতা মাথাগুলো সব ভিডিও করলেন নিজের পঞ্জের সব ভিডিও করেন ভালো করে হুম তাহলে সব কিছু তাদের কোনো খবর আছে ইমাম সবাই যা লেভেলে এত দেরি করে না কী করে